দাউদি গোলা রে আম পাই মুক্তি দাতা জন মেলা রে ঝিলি মেরে তারা দে দাউদি গোলা রে আম পাই মুক্তি দাতা জন মেলা রে আসন আছি বাগাই বাই নিসু রে বড় সরে লাগছু মনে যিশুর জন্মদিনে বড় সরে দা লাগছিল না যিশুর জন্মদিনে বড় সরে দা লাগছিল না যিশুর জন্মদিনে বড় সরে দা লাগছিল না যিশুর জন্মদিন ঝিলিমিলি তারা দেখা উদি গলা রে আম পাই মুক্তিদাতা জনম নেলা রে ঝিলিমিলি তারা দেখা উদি গলা রে আমো পাই দাতা জনম নেলা রে আসো নাচিবা গাইবা এই শুভ দিন রে ওড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন ওড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন ওড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন ওড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন ঝিলিমিলি তারা দেখা দিগলা রে ছেড়ে আমো যিসু নাম শৈতানো শুনিলে ভাগে যিসু কোন নাম তাঙ্কু মহানাম শুনিলে বুঝিব দেবে পাইবা আমি সুরগর বাটরে সুন্দর মধুর কেড়ে আমো যিসু নাম শৈতান শুনিলে ভাগে যিশুଙ୍କର ନାମ নাম ମହାନାମ মহানাম শুনিলে ଭଜିବା ତେବେ ହିଁ ପାଇବ ଆମେ ସରଦର ବାଟରେ ହେ ଆସ ନାଚିବା ଗାଇବା ଏହି ଶୁଭ ଦିନରେ বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিন বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিন বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিন বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিন ঝিলিমিলি তারা দেখা উদি কলা রে দূর করিবে আম জীবনরে প্রভু যেবে আসিবে তাঙ্ক বিনা নাহি আম মুক্তি জীবনে আস ভাই ভড়ি আস যিশুঙ্কর চরণে মনর এধার সবু দূর করিবে আম জীবনরে প্রভু যেবে আসিবে তাঙ্ক বিনা নাহি আম মুক্তি জীবনে আস ভাই ভড়ি আস যিশুঙ্কর চরণে নাচো নাচিবা গাইবা এই শুভ দিন রে সরদা লাগছে মনে যিশুর জন্মদিনে বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিনে বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিনে বড় সরদা লাগছে মনে যিশুর জন্মদিনে সিঁড়ি মিলি তারা দেখা উদি গোলা রে আম পাই মুক্তি দাদা জন্ম মেলা রে ঝিলিমিলি তারা দেখা উদি গলা রে আমো পাই মুক্তি দাতা জনম নেলা রে আসো নাচি বাগাই বাই শুভ দিন রে গোড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন গোড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন গোড়ে সরদা লাগুছি মনে যিশুর জন্মদিন গোড়ে সরদা লাগুছি মনে শিশুরা শিশুর জন্মদিন মেলি তারা দেখা উদি গোলা রে আমার পাই মুক্তি দাতা জনম মেলা রে মেলি তারা দেখা উদি গোলা রে আম পাই মুক্তি দাতা জনম নেলা রে আসো নাচি বাগাইবা এই শুভ দিন রে सर लागन्मदिन बढी सर डा लागु जन्मदिन मने जन्मदिन जन्मदिन